diggy diggy bum bum. You got me like crazy, it's you calling. আসসালামু আলাইকুম আমি সুলতান আছি আপনাদের সাথে আজকে আপনাদের যে বিষয়ে ভিডিও মেক দেখাবো সেটা হলো মিমাপু কীভাবে ভিডিও মেক করে সো মিমাপু ভিডিও মেক করে হলো টানতে টানতে ড্রেস চেঞ্জ করে সো আজকে এই বিষয়ে কিভাবে আপনারা এরকম ম্যাজিক ভিডিও বানাবেন সো টান্ডে টান্ডে গেঞ্জি কীভাবে চেঞ্জ করবেন এই সম্পূর্ণ টিউটোরিয়াল শিখতে চলে আজকে এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি এই ভিডিওটি কীভাবে মেক করছি সো আপনারা চাইলেই এই ভিডিওটি লাইকে টিকটকের জন্য বানিয়ে ফেলতে পারেন সো বানিয়ে ফেলে আপনারা হয়ে যেতে পারেন মিমাম্পুর মতো ভাইরাল তো এই ভিডিওটি প্রথমে আপনাদের মোবাইল স্ট্যান্ডের উপর রাখতে হবে রাখার পর যেন ক্যামেরাটা নাড়াচাড়া না করে তারপরে আমার মতো এরকম ভিডিও শুট করে নিতে হবে তো একই কথা বারবার আপনারা যদি ফ্রি কাইন মাস্টার অ্যাপস ডাউনলোড দিতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা ফ্রি ফ্রি ডাউনলোড দিয়ে ফেলেন তো এবার চলে যাবেন স্ক্রিনে স্ক্রিনে দেওয়ার পর কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে ঢুকে পড়বেন তো গাইস এবার আপনার সব চাপ দেবো নেক্সটে চাপ দেবো চাপ দিয়ে আমরা যে ভিডিওটি শ্যুট করছি ওই ভিডিওটি সিলেক্ট করে নেব এবার বামের দিকে টানবো একদম প্রথমে চলে যাব সব প্রয়োজনীয় অংশ কেটে ফেলব কেটে ফেলার জন্য লেয়ারে চাপ দেব চাপ দিয়ে এক নাম্বারটা সিলেক্ট করে দেব তো এইবার আমরা ভিডিও এই সুবিধার ক্ষেত্রে এটাকে দুই আঙ্গুল দিয়ে বড় করে নেব বড় করে নেওয়ার পর আমরা যখন এই জায়গায় টান দিছি তো এই জায়গায় আমরা কেটে নেব কেটে নেওয়ার জন্য তিন নাম্বার দুই ঘন্টা করে নেব তিন নাম্বার সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর পরবর্তী যখন আমরা টেস্ট চেঞ্জ করে আসবো আসার পর তো এই জায়গায় কেটে নেবো এই যে আপনারা ভালো করে লক্ষ্য করেন তো এই জায়গায় তো প্রথমে এক নাম্বার অপশনটা সিলেক্ট করে নেবেন দেখি কীরকম দেখাচ্ছে তো ভালোই দেখাচ্ছে এবার এটাকে মিউট করে দেব সাউন্ড আছে মিউট করার জন্য পরবর্তী যখন ড্রেসটা এই জায়গায় টান দেব তো এ জায়গায় থাকবে কেসি অপশনে এবার চাপ দেবো কেসি অপশনে তিন নাম্বারটি সিলেক্ট করে দেবো তার পরবর্তীতে তখন আবারও বেস চেঞ্জ করে আসবো সো এই যে এই জায়গায় কেটে নিব এই জায়গায় কাটলে হবে এই জায়গায় কাটার জন্য প্রথম অপশনটি সিলেক্ট করে দেব সো ভালোই দেখাচ্ছে এইবার আমরা এটাকে এই জায়গায় দুই ঘন্টা করে নেব তো দুই ঘন্টা করার জন্য তিন নম্বর অপশনটি সিলেক্ট করব পরবর্তী যখন আমরা ডে চেঞ্জ করবো সে পর্যন্ত চলে যাব চলে যাওয়ার পর এই জায়গায় এই জায়গায় কেটে নেব কেটে নেওয়ার প্রথম সমটি সিলেক্ট করে নেব দেখো তাকে এবার ভিডিওটা কেমন দেখাচ্ছে ছবিটা দেখাচ্ছে ভালোই আর বাকি অংশগুলো দেখালাম না চাইলে আপনারা সেমভাবেই বাকি অংশগুলো কাজ করে ফেলতে পারেন তার পুরো ভিডিওটি একটু দেখি তো আজকে আপনাদের দেখালাম কীভাবে টান্ডে কি ড্রেস চেঞ্জ করতে হয় ভিডিওটি এ পর্যন্ত থাক আপনারা এটাকে এখন এক্সপোর্ট করে ফেলবেন আজকের সম্পূর্ণ ভিডিও এডিট শেষ হলো চাইলে আপনারা মিমাপুর মতো ভিডিও এডিট করে ফেলতে পারেন তো আর দেরি কিসের এখানে ভিডিও এডিট করে ফেলেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন came and tucked your way into my heart